ما قدمت لغد واتقوا الله أنفسهم أولئك বন্ধুরা ইতিমধ্যেই অজানার পথে চলে গিয়েছেন অজানার দেশে চলে গিয়েছেন আজ থেকে চিরবিদায় নিয়েছেন এই সদর উপজেলা থেকে হারিয়ে গেছেন আমাদের তাদের আত্মার আবুল উপজেলা পরিষদের প্রার্থী সিলেকশন করার জন্য করে থাকে আপনারা জানেন চেয়ারম্যান পদপ্রার্থী চারশো পঞ্চাশ জন মহিলা প্রায় বারো থেকে তেরোশো প্রার্থীর সিলেকশন করার আমরা আয়োজন করেছি একটা হলো ওলা সদর উপজেলা সকল সত্যিকে উপেক্ষা করে তিনি বাস্তবায়ন করেছেন নেতা বলেছেন যে নাকি আমি চাই না তুমি নির্বাচন করো একদম চুপ হয়ে গিয়ে রূপান্তরিত করেছে সেই শ্রদ্ধ নেতা নির্দেশে আমি মানে আমি অবনেতা তাকে সমর্থন করছেন তাকে সমর্থন দিয়ে মুশারেফের ফেভারে করেছে এখন যেহেতু ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি মোশারফ হোসেন আমরা একজনের নামই পেয়েছি আপনারাও যে দেখাইছেন এবং মহানীয় মন্ত্রী ঘুতি যে